হ্যালো বন্ধুরা আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে ভেজিটেবল মায়ো স্যান্ডউইচ বানিয়ে দেখাবো একদম ইজি রেসিপি একদম ঝটপট তৈরি হয়ে যায় আর কম সময়ে ব্রেকফাস্ট তৈরির জন্য এটা একটা বেস্ট রেসিপি বলতে পারেন চলুন তাহলে সময় নষ্ট না করে ঝটপট দেখে নেব কিভাবে বানাতে হবে আমি একটা মিক্সিং বাউল নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো কিছু কেটে রাখা পেঁয়াজ এর কোয়ান্টিটি আপনি বেশি কম করে নেবেন আপনি কতগুলো বানাতে চান সেই হিসেবে আমি এখন আপনাকে দুটো বানিয়ে দেখাবো আর পরে আমি বাকি ক্যামেরার পেছনে বানিয়ে নেব এখন দিচ্ছি আমি কেটে রাখা শশা এটাকে মহারাষ্ট্রে কাকড়ি বলে এটা সবুজ নয় সাদা কালারের হয় কিন্তু শশা একই রকম স্বাদ হয় এটা নিচ্ছি আমি কেটে রাখা টমেটো টমেটোর দানাগুলো আমি ফেলে দিয়েছি দেখতে পাচ্ছেন কারণ দানাগুলোতে যথেষ্ট একটা জল জল ভাব আছে তাই এরপরে দেব আমি কিছু কেটে রাখা গাজর আপনি যে কোনো ধরনের সবজি দিতে পারেন যেটা আপনি কাঁচা খেতে পারেন যেমন বাঁধাকপি লেটুস ক্যাপসিকাম এরকম যে কোনো কিছু দিতে পারেন স্বাদ মতো একটুখানি কাঁচা লঙ্কা নিয়েছি ছোট ছোট করে কেটে একটুখানি ফ্রেশ ধনে পাতা দিয়ে দেবো কুচি করে রাখা আর দেব আমি half teaspoon red chilli flakes এটা আমি ঘরেই বানিয়েছি আপনিও চাইলে ঘরেই বানিয়ে নিতে পারেন আর দিচ্ছি আমি half teaspoon chaat masala আর এই নিচ্ছি আমি ম্যায়নেজ এটা অল্প অল্প করে দিয়ে দেখব আমি কতটা লাগে আপনি যতটা ক্রিমি চান সেই হিসেবে অ্যাড করুন আর অল্প অল্প দিয়ে মিশিয়ে নিয়ে দেখুন কতটা লাগে এটা এগ মায়োনেজ আমি এটা এইমাত্র ঘরে বানিয়েছি আর এর রেসিপিটা আমি ডেসক্রিপশন বক্সে এবং ওপরে আই বাটনে শেয়ার করেছি আপনি চাইলে দেখে নিতে পারেন অথবা আমার চ্যানেলে ভিজিট করলেও দেখতে পারেন তো আমি খুব বেশি দেব না কারণ মায়োনেজ খুব একটা হেলদি তো নয় তাই তো দেখুন হয়ে গেছে এটা এবার আমি স্যান্ডউইচ বানানোর জন্য দুটো স্যান্ডউইচ ব্রেড নিয়েছি এই দেখুন তো এর ওপরে আমি দিয়ে দেব একটুখানি তেঁতুলের চাটনি এটা চাটের জন্য বানিয়েছিলাম আমি এই চাটনির রেসিপিটাও আমি ওপরে আই বাটনে শেয়ার করেছি কাঁচা তেঁতুল এবং পাকা তেঁতুল দুটো চাটনির রেসিপি শেয়ার করা আছে আপনি চাইলে দেখে নিতে পারেন তো চাটনিটা আমি ব্রেডের এক পাশে লাগিয়ে দেব দুটো ব্রেডেই লাগিয়ে দেব আপনি এখানে চাইলে যেটা সবুজ চাটনি হয় ধনিয়া পুদিনার চাটনি ওটা দিতে পারেন নইলে সস দিতে পারেন টমেটো সস যে কোনো কিছু একটা আপনি লাগিয়ে দিন স্বাদের জন্য তো আমি বাকি ব্রেডটারও ওপরে লাগিয়ে দিচ্ছি চাটনিটা এক সাইডে চাটনি লাগাবো আর অন্য সাইডটা আমরা ফ্রাই করব দেখুন এটাও হয়ে গেছে এবার আমরা একটা ব্রেডের ওপরে এই যে যে মিক্সচারটা বানিয়ে রেখেছি যেটা ভেজিটেবিল আর মায়োনেজের এই মিক্সচার থেকে আমরা অল্প অল্প করে নিয়ে ব্রেডের ওপরে ভালো করে ছড়িয়ে দেব এক লেভেলে করে সুন্দর করে ছড়িয়ে দেবো দেখুন যেভাবে আমি করছি খুব বেশি মোটা করার দরকার নেই মোটামুটি এই দেখুন এই রকম করে আমি দিয়ে দিয়েছি এবার অন্য একটা ব্রেড দিয়ে মানে বাকি ব্রেডটা দিয়ে আমি ঢেকে দিচ্ছি এবার দেখুন প্রথম স্যান্ডউইচ আমাদের রেডি হয়ে গেছে ফ্রাই করার জন্য এরকমভাবে আমি আরও একটা স্যান্ডউইচ বানিয়ে নেব এখন আমি ক্যামেরার সামনে দুটো স্যান্ডউইচ বানিয়ে দেখাচ্ছি আর বাকিগুলো আমি ক্যামেরার পেছনে পরে বানাবো সেকেন্ড স্যান্ডউইচও রেডি হয়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন এবার চলুন ফ্রাই করার জন্য যাওয়া যাক আমি একটা ফ্রাইং প্যান নিয়েছি একটুখানি তেল দিয়ে দিচ্ছি আপনি বাটার বা ঘি যে কোনো একটা দিতে পারেন তেলও দিতে পারেন তো আমি এখানে তেল দিয়ে দিয়েছি সাদা তেল এবার প্যানটা যখন মিডিয়াম গরম হবে তখন হিটটাকে মিডিয়াম রেখে আমরা প্যানের ওপরে স্যান্ডউইচটা রেখে দেব ভাবছিলাম দুটোই একসঙ্গে বসে যাবে কিন্তু সেটা আর বসলো না তো এক একটা করে আমি ফ্রাই করে নিচ্ছি নিচের সাইডটা যখন একটু ফ্রাই হয়ে যাবে ভালো ক্রিস্পি হয়ে যাবে তখন আমরা পাল্টে দেব হিট কিন্তু বেশি দিতে যাবেন না তাহলে ওপর থেকে খুব তাড়াতাড়ি ফ্রাই হয়ে যাবে বা কালো হয়ে যাবে আর ভালো ক্রিস্পি হবে না ব্রেডগুলো তো দেখুন আমি একটু সময় নিয়ে ভেজে নিলাম সুন্দর ক্রিস্পি হয়েছে কালার দেখে বোঝাই যাচ্ছে এবার আমি তুলে নিচ্ছি আর একই প্রসেসে আমি বাকি স্যান্ডউইচটাও ভেজে নিচ্ছি না ভেজেও খাওয়া যায় তবে ভাজলে কি হয় একটু ক্রিস্পি হয় খেতে খুব ভালো লাগে এই দেখুন বন্ধুরা দুটো স্যান্ডউইচ আমাদের রেডি হয়ে গেছে এরকমও খেতে পারেন বা চাইলে আপনি যেরকম বাজারে পাওয়া যায় কাট করে তো তিন কোনা ওইভাবেও খেতে পারেন তো আমি আপনাকে কেটে দেখাচ্ছি একটু ভেতর থেকে দেখাবো বলে বন্ধুরা দেখলেনি তো এটা কীরকম একদম ঝটপট তৈরি হয়ে যায় তো কম সময়ে ব্রেকফাস্ট বানানোর জন্য এটা খুবই ভালো একটা রেসিপি তবে একটা কথা আমি অবশ্যই বলবো যে এটা রোজ রোজ খাওয়ার মতো বা রোজ রোজ খাওয়ার যোগ্য জিনিস নয় কারণ এই যে আমরা মায়োনেজটা ব্যবহার করছি এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে তেল থাকে যেটা খুব একটা হেলদি নয় স্বাস্থ্যের জন্য তবে মাঝে মাঝে স্বাদ পরিবর্তনের জন্য ঠিক আছে চলে তো ট্রাই করুন এই রেসিপিটি আর অবশ্যই জানান যে আপনার কেমন লাগলো আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে আর সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর খেতে থাকুন বাই বাই